জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক আমরা এসেছি মীর কাদিমের সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজে আলুর মজুদ পরিস্থিতি এবং কি দামে বিক্রি করা হচ্ছে এটা মনিটরিং করার জন্য এই কোল্ড স্টোরেজে এখনও উননব্বই হাজার বস্তা আলু মজুদ রয়েছে ব্যবসায়ীদের নিকট আমাদের নির্দেশনা হচ্ছে যে তারা যেন দ্রুত এই আলুগুলো বাজারজাত করেন সরকার নির্ধারিত মূল্যে এর ফলে আলুর বাজার ভোক্তাদের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে কুলিং স্টোরেজে দেখব যে কি পরিমাণ আলু মজুত করা আছে যেটা ভরা চেম্বার ওইটাতে ওইটাতে স্যারকে নিয়ে চলে খালিটাই নিয়ে নাও নিয়ে এখনও উননব্বই হাজার আলু উননব্বই হাজার বস্তা আলু মজুত করা আছে ঠিক আছে